কোচিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে টিউটোরিয়াল হচ্ছে ইমেল সেটিং ইমেল নিয়ে ইমেল আমাদের কি প্রয়োজন ইমেল আমাদের প্রয়োজন হচ্ছে কি বার্তা পাঠানোর জন্য বার্তা নেওয়ার জন্য বার্তা রিসিভ করার জন্য তো একটা অ্যাকাউন্ট করতে গেলেও আমাদেরকে ইমেল অ্যাকাউন্টটা অনেক প্রয়োজন তো এখানে এই অধ্যায়ে আমরা কি কী শিখব একটা ইমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব একটা মেইল কিভাবে সেন্ড করব একটা মেইল কিভাবে রিসিভ করব অ্যাটাচমেন্ট ফাইল কিভাবে একটা ফাইল অ্যাটাচ করব two step verification two step verification কিভাবে করব সিগনেচার কিভাবে অ্যাড করব মেইল কিভাবে ফরওয়ার্ড করব থিম কিভাবে সেট আপ করবো দেন চলুন আমরা এখন ক্রিয়েটে অ্যাকাউন্ট যাব একটা অ্যাকাউন্ট তৈরি করব কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করব সেটা নিয়ে আমাদের এখন আলোচ্য বিষয় তো আসুন আমরা অ্যাকাউন্ট তৈরি করতে হলে ফার্স্ট আমরা যাব মজিলা ফায়ারবক্স বা গুগল ক্রোম আমাদের ইন্টারনেট ব্রাউজার থাকলে ইন্টারনেট ব্রাউজারটা ঠিক আছে তো আসুন ওপেন করলাম এটাও ওপেন করি দুটোটাই ওপেন করবো দুইটাতেই কাজ দেখাবো আর কি আপনাদেরকে আসুন আমরা জিমেল লিখব জি এম এ জিমেল দিব জিমেল লিখে গুগলে সার্চ দিব ঠিক আছে আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশান লাগবে এবং ইন্টারনেট কানেকশান ছাড়া উইদাউট পসিবল না জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো জিমেইলে ক্লিক করব জিমেইলে ক্লিক করার পর ক্লিক করার পর আমাকে জিমেল অ্যাকাউন্টটা ওপেন করতে বলবে এখানে আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাচ্ছে সেই জন্য এরকম দেখাচ্ছে আপনাদের হয়তো এরকম দেখাবে না আপনাদের অন্যরকম দেখাবে আপনারা কি কিয়েতে অ্যাকাউন্ট নামক ওয়েবসাইটটা খুঁজবেন তো আমি এটা লগ আউট করে দিয়ে দেখাই লগ আউট লগ আউট করলাম log sign in with different account add account click করলাম তারপরে ক্রিয়েট এন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে একটা ফর্ম দিবে এখানে আমি ফার্স্ট নেম মানে আমার নামের প্রথম অংশ দিলাম এমডি নজরুল নামের প্রথম অংশ দিবেন তারপরে তাহলে আমি এখানে কি এটা হবে যে আপনার জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট হবে তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার সময় খেয়াল রাখবেন পাসওয়ার্ডটা স্ট্রং হইতে হবে ক্যাপিটাল লেটার কারণ লেটার অ্যালফাবেট সবগুলোই থাকতে হবে তারপরে আপনি মেল আর ফিমেল বার্থ ডেটটা দিবেন এখানে বার্থ ডেটটা দিবেন বার্থ ডেটটা দেওয়ার পর আপনি মেল আর ফিমেল এটা দিবেন নাম্বারটা দিবেন নাম্বারটা দিবেন নাম্বারটা দিয়ে আপনার কি নেক্সট স্টেপ দিবেন আমি স্লাইডে চলে যাই দেখাই দিই ওটা স্লাইডে দেওয়ার পর এরকম একটা আসবে ওইটাতে আপনি কি আপনার কোডটা দিবেন দেওয়ার পর আপনি কন্টিনিউ জিমেল দিবেন কন্টিনিউ জিমেল দেওয়ার পর আপনার জিমেলটা এরকম ওপেন হবে সেম এরকম ওপেন হবে ওপেন হইলো এখন আমার কি কাজ এখন আমার কাজ হচ্ছে মেল রিসিভ করা আমার কাজ হচ্ছে মেইল রিসিভ করা আমি ধরেন একটা মেইল পাঠাবো এবং <clears throat> পাঠাবো কিভাবে কম্পোসে যাব কম্পোসে গিয়ে মেইল অ্যাড্রেসটা লিখবো মেইল অ্যাড্রেসটা লিখলাম Nazrul Islam one one seven four three the rate Gmail dot com লেখার পর চলে আসলে সাবজেক্ট দিলাম এমনিতে পাঠাচ্ছি টেস্ট লিখলাম এখানে ডিসক্রিপশন আমার লেখাটা যে এই বার্তাটা আমি পাঠাতে যাচ্ছি ওই বার্তাটা পাঠালাম স্যান্ড দিলাম স্যান্ড দেওয়ার পর এটা চলে গেল স্যান্ড দিলাম স্যান্ড দেওয়ার পর আমি আমার মেইলের আমার মোবাইলে একটা তিরিশ ছত্রিশ তো আমি কোডটা দিলাম দেওয়ার পর আমার অ্যাকাউন্টটা ওপেন হইল ওপেন হওয়ার পর আমি কি লোড পেজ এসটিএমএল মানে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে এসটিএম স্ট্যান্ডার্ড ফরম্যাট আমি ফরম্যাটে চিনি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমার এটা ওপেন হইলো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট আর এটা এটা হচ্ছে যে এইচটিএমএল ফরম্যাট আমি রিসিপ্ট ইনবক্সে পাবো রিসিপ্টকৃত মেলগুলো আমি ইনবক্সে পাবো তো এখানে দেখেন আমি ইনবক্সে ইনবক্স থেকে এখানে তো যদি ইনবক্সে না পাম স্পাম্পে পাবেন তো এখানে আর আপনি চাইলে টক টু আদার অন্য সাথে গিয়ে আপনার ফ্রেন্ড অ্যাড করে ওখানে গিয়ে অ্যাড করতে পারেন গুগল প্লাসের মাধ্যমে এখন চলুন আমার two step verification two step ভেরিফিকেশানটা কেন করবো আমাদের অ্যাকাউন্টটা যাতে কি সিকিউর থাকে সেই জন্য আমি টু স্টেপ ভেরিফিকেশান করব অ্যান্ড টু ভেরিফিকেশান দিলাম তারপর সিকিউরিটিতে যাব সিকিউরিটি সিকিউরিটিতে যাব সিকিউরিটিতে যাওয়ার পর টু স্টেপ ভেরিফিকেশান ক্লিক করব টু স্টেপ ভেরিফিকেশানে ক্লিক করার পর আমার আমারটাতে ওপেন আছে সেই জন্য আপনাদের এখানে অফ দেখাবে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়েবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকে আমি টার্ন অফ করে দিলাম তো আপনাদের এখানে এরকম দেখাবে টু স্টেপ ভেরিফিকেশান অফ আমি ক্লিক করব এখানে এখানে ক্লিক করার পর আমাকে গেট স্টার্ট স্টার্ট করলাম ঠিক আছে তারপর আমার পাসওয়ার্ডটা চলে আসবে পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন ইন সাইন ইনে ক্লিক করার পর আমাকে বলতেছে যে মোবাইল নাম্বারটা দেন মোবাইল নাম্বারটা দেখি টেক্সট মেসেজ ইয়েস ট্রাই তারপর আমার মোবাইলে একটি কোড আসবে কোডটা রিসিভ করব ওই এই কোডটা এখানে দিব নেক্সট এই টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেল টার্ন অন করে দিব ওকে আমার টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেল ইমেইলের আমার টু স্টেপ ভেরিফিকেশান হয়ে গেল তারপর আসেন একটু কি আমি থিম সেট আপ দেখাই স্ট্যান্ডার্ড মোডে ওপেন করবেন ওপেন করে একটা থিম দিবেন মানে ব্যাকগ্রাউন্ডে একটা থিম সেটিংস সেটিংস থেকে থিম আমি এটা থিমটা সিলেক্ট করলাম সেভ দিলাম আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে পিছনে একটা কি কালার চেঞ্জ হয়ে গেছে দেখছেন আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে আমি এখন কাজ করতে পারবো দেন আসে আমার সিগনেচার সিগনেচার বলতে সিগনেচার মিনস আমার মেইলটাতে এরকম একটা কি এরকম একটা কি মেইল আমি পাঠানোর সাথে সাথে সবার কাছে এগুলো অটো সেট চলে যাবে যে এই এরকম একটা ট্যাম্পলেট চলে যাবে তো এটা এই জিনিসটা কীভাবে করবেন করে আমি এটাকে স্ট্যান্ডার্ড মোডে ওপেন করতে হবে স্ট্যান্ডার্ড ভিউতে ওপেন করলাম স্ট্যান্ডার্ড ভিউতে ওপেন করার আগে আমি আর একটা কাজ করে নিব ওয়ার্ড ফাইলটা ওপেন করব ওয়ার্ড ওপেন করলাম ওয়ার্ড ওপেন করে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে দুইটা রো নিলাম এটাকে সিলেক্ট এটাকে একটু ছোটো করে দিব এটাকে একটু ছোট করব এতটুকু রাখলাম এটাকে আর একটু ছোটো করে দিলাম হ্যাঁ এতটুকু রাখার পর আমি অন্টল সিলেক্ট করব সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম সিলেক্ট করব সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো এটার উপর রেখে রাইট বাটন ক্লিক করার পর আমি বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব এখানে নাম দিয়ে দিব মধ্যখানে একটা রে আঁকটা রাখবো এবং গেটের একটা মন চাইলে কালার দিতে পারি এবং নাও দিতে পারি অ্যাজ ইউ উইশ ওকে দিলাম তারপরে আমি চাইলে হোম বাটন থেকে এখানে আর একটু কালার দিয়ে দিই এখানে এখানে কালার দিয়ে দিলাম কন্ট্রোল এ কন্ট্রোল এক্স বা কন্ট্রোল জি কপি করলাম আমি কন্ট্রোল এক্স দিয়ে দিলাম আর কি তো এখান থেকে সেটিংস সেটিংসে যাব সেটিংসে গিয়ে এটাকে ডিলিট করে দেব আচ্ছা এটাতে দেখেন ডিস্টার্ব সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর এখানে পেস্ট করে দিব আসছে আসার পর তো আমি এই ওয়ার্ড থেকে কপি করে এটা এখানে পেস্ট করলাম পেস্ট করার পর আমি কারসারটা এখানে রাখলাম রাখার পর আমি একটা ইমেজ নিয়ে আসব আমার প্রতিষ্ঠানের লগো হোক বা আমি আমার ইমেজ দিতে চাইলেও লগো আপলোডে পিকচার এখান থেকে কম্পিউটার থেকে ড্রাগন করে দিতে পারবো আর না হয় ইউআরএল দিতে পারবো গুগল ড্রাইভ থেকে দিতে পারবো তো আমি ড্রাইভ থেকে একটা নিলাম ড্রাইভ থেকে নেওয়ার পর এটাকে আমি মিডিয়াম করে দিলাম স্মলেই করে দিলাম স্মল করার পর আমি এখানে লিখলাম দিলাম এটাকে সিলেক্ট করব লিগাটাকে এটাকে কালার দিব একটা দিলাম কালার বোল্ড করে দিলাম তারপরে লার্জার করে দিলাম ঠিক আছে আমার এখন দিব যে এখন আমার কাজ হচ্ছে আইকন আমি একটা ছবি দিব ওই ছবিটাকে ওই ছবিটা ওর উপর ক্লিক করলে আমার ফেসবুকে অ্যাকাউন্টে চলে যাবে এরকম তো আমি এখন আইকন নিয়ে আসবো সোশ্যাল মিডিয়া আইকন তারপরে আমি সোশ্যাল মিডিয়া আইকন যাওয়ার পর আমার এই এইটাতে ঢুকবো প্রথম ওয়েবসাইটটাতে গেলাম আমি এখানে ফেসবুক খুলে রাখি তো আমি এখানে স্মল সার দিব সোশ্যাল মিডিয়া লিখে আয়োজন লিখে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমি এখানে ফিগুলা নিব আমি টাকা পেমেন্ট করব কেন তো আমি এখানে আরো ছোটগুলো নিব এখানে একশো আঠাশ পিস না আরো গুলো নিই একশো আঠাশ পিক্সেল আরো ছোটগুলো নিই হ্যাঁ এতটুকু থাক হ্যাঁ আসুক ধরেন আমি ফেসবুকের টাই নিলাম ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর copy copy image copy image দিলাম দেওয়ার পর আমি পেস্ট করলাম পেস্ট করে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে ইনসার্টের লিঙ্ক আমি লিঙ্কটা এখানে দিয়ে দিব ধরেন Facebook control C control B paste করলাম ওকে দিলাম আমার ফেসবুকের লিঙ্কটা এখানে সেট আপ হয়ে গেল সেভ দিলাম সেভ দিলাম তো আমি যতজনকে এখন মেল পাঠাবো আমার মেলের পিছনে এই জিনিসটা চলে যাবে তো thank you all all the best